hello guys welcome to my new blog video তো গাইজ আজ আমি যাচ্ছি বাদায় মানে মাঠে তো মাঠে অনেকে ধান কাটছে তো দেখা যাক আমি আজ ধান কাটতে পারি কি না তো চলো মাঠে চলে যাই ততক্ষণ দিচ্ছি গোলটা ইন্ট্রো ফাইনালি গাইস আমি বেরিয়ে পড়েছি আমার সঙ্গে যাচ্ছে এই যে আমরা দুজনে যাচ্ছি তো আপেল খেতে খেতে যাচ্ছি এপারে অলরেডি ধান কাটা হয়ে গিয়েছে ফাইনাল গাছ এই যে দেখতে পাচ্ছ আমি ঘুরে ওড়াচ্ছি ঘুড়িটা অনেকটা দূরে আছে এই যে সুতো দেখা যাচ্ছে আরে বাচ্চা ঘুড়িটা আমার তো এ ঘুড়িটা আমার তো আমাদের ঘুড়ি রান্না তিন শেষ ফাইনালি গেছে আমি বাড়িতে যাচ্ছি ওরা প্রায় সাড়ে তিনশো মিটার দূর থেকে ধান বয়ে বয়ে আনছে ওই যে এখানে দেখতে পাচ্ছ ধান যে গোলা বাড়ছে কি বলে যেন একটা গোলা নাকি একটা বলে গোলা বাড়ছে তো ফাইনালি গাইজ ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাটনটি অন বাটন পেস্ট করুন ওকে দেখা হচ্ছে পরের ভিডিও জয় হিন্দ জয় ভারত সামনে